দিন শেষে আমাদের কমিউনিটির কেউই সেভ নেই কমিউনিটি এমন একটা কমিউনিটি যেখানে তোমাকে রাত্রে ঘুমানো ঘুমাতে যাওয়ার আগে চিন্তা করবে তোমার চ্যানেলটা কি থাকবে কি থাকবে না ঘুম থেকে উঠে দেখতে হবে তোমার চ্যানেলটা থাকবে না কি থাকবে না তুমি ভাত খাইতে যাওয়ার আগে দেখবো যে তোমার চ্যানেল থাকবে কি থাকবে না ভাত খাইয়া আসার পর দেখবো যে তোমার চ্যানেল আছে কি নাই তো এমনই হচ্ছে আমাদের গেমিং উইথ আল্লাহর সাথে তার প্রথম চ্যানেলটা স্ট্রাইক হয়েছিল তো এটা সবাই তোমরা অবগত আছো দেন এই সেকেন্ড চ্যানেলটার সাথে কী হয়েছে সেকেন্ড চ্যানেলটা কেন ইউটিউব থেকে ডিলিট করেছে সেকেন্ড চ্যানেলটা কেন হ্যাক করা হয়েছে বা কারা হ্যাক করেছে এই চ্যানেলের হ্যাকের পিছনে কারা দেয় এই বিস্তারিত আলোচনা নিয়ে আমি ভিডিওতে থাকছি তো তোমরা একটার মতো মিস করে পুরো ভিডিও দেখতে থাকো তোমরা আসলেই সত্যি কিছু জানতে পারবো সত্যি কিছু সম্মুখীন হতে পারবো তো আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা অন্যের ভালো দেখতে পারে না অন্যের ভালো সহ্য করতে পারে না ঠিক আমাদের কমিউনিটিতে এমন কিছু মানুষ আছে যারা অন্যের ভালো তো দেখার দূরের কথা অন্যের গ্রোথটা দেখলে তাদের হিংসে জ্বলে পড়ে যায় অন্যের ক্ষতি করে তারা সবচেয়ে বেশি মজা পায় তো এখানে হচ্ছে যে কোন চ্যানেলটা হ্যাক হইলো কোন চ্যানেলে কত সাবস্ক্রাইব ছিল এইটা না যে এইখানে একটা একটা ইউটিউবার একটা কন্টেন্ট ক্রিয়েটারের একটা স্বপ্ন ধ্বংস করা হয়েছে এই স্বপ্ন ধ্বংস করা বলতে কি তার চ্যানেল যে লাখ লাখ সাবস্ক্রাইব তার চ্যানেলটা ধ্বংস করে তার স্বপ্ন গেছে এমন না এখানে একটা ছোটো ক্রিয়েটর হোক বা বড় ক্রিয়েটর হোক তার সবসময় বিপদের মতো বা ভয়ের মধ্যে থাকতে যে কখন তার চ্যানেলটা চলে যায় কখন তার চ্যানেলটা স্টেক করে কখন তার চ্যানেলটা হ্যাক হয়ে যায় ঠিক এমনই হচ্ছে আমাদের গেমিং উইথ আল্লাহ ভাইয়ের সাথে তার চ্যানেলটা হ্যাক হয়েছে হয়েছে সাথে সাথে তার চ্যানেলটা একদম ইউটিউব থেকে পারমানেন্ট ডিলিট করা হয়েছে ডিলিট করার মূল রিজনটা কি এখানে তার চ্যানেলে ইলিগাল কিছু লাইভ চলতেছিল যে লাইভগুলো চলার কারণে তার চ্যানেলে ইউটিউব পারমানেন্ট ডিলিট করে দেয় আর ডিলিট করার পিছনে মূল রহস্য হচ্ছে সেই স্ক্যামার টিম বা সেই স্ক্যামার দল যারা একবার একবার করে দুইবার তিনবার তাদের ডাউন করতে চাইছিল তার একটা একটা করে দুইটা তিনটা চ্যানেল ডাউন করতে চাইছে তো এই চ্যানেল হ্যাকের পিছনে কার হাত আছে বা কে এই চ্যানেলটা হ্যাক করতে চাইছে বা কে এই চ্যানেল হ্যাক করছে তো তোমরা প্রথমেই জেনে রাখো এই চ্যানেলটা কিন্তু বাইরে কেউ হ্যাক করে না এই চ্যানেলটা আমাদের কমিউনিটি কারণ এটা একটা বাংলা চ্যানেল আর বাংলা গেমিং চ্যানেল এই চ্যানেলটা হ্যাকের পিছনে কিন্তু বিদেশি কোনো কারোর হাত নেই আবার বলতে পারো যে একটা চ্যানেল রক্ষা করা একটা ইউটিউবারের দায়িত্ব না একটা অন্যজন একটা ইউটিউবার সে পারে না তার চ্যানেল প্রোটেক্ট দিতে তো এখন একটা কথা হচ্ছে গিয়ে যে আমাদের যে মানে এটা অনলাইন এটা প্ল্যাটফর্ম আর অনলাইন প্ল্যাটফর্ম করা যায় এমন কিছু নাই যেখানে একটা একটিভ মানুষ হচ্ছে একটা হ্যাকারের পাওয়ার কিন্তু সবসময় বেশি থাকে একটা হ্যাকার সবচেয়ে পাওয়ারফুল থাকে বা সবসময় তার কাছে তথ্যগুলো থাকে সে যে করে হোক তার অ্যাক্সেস হাতায় নেয় এইভাবেই করে তার চ্যানেলটা ই করা হয়েছে আর এই চ্যানেলটাকে ফিরে আসবে না এই চ্যানেলটা ফিরে আসতে পারে যদি তাল্লা বা লিগাল কোনো প্রমাণ দেখাইতে পারে বা লিগাল কিছু প্রুফ দেখাইতে পারে তো এখন একটা কথা হচ্ছে যে এই যে হ্যাকার যে হ্যাকার চ্যানেলটা ধ্বংস করে সে জানতো এই চ্যানেলটা সে কখনোই কোনো পারপাসে ইউজ করতে পারবে না সে চ্যানেলটা ধ্বংস করে দেওয়া ছাড়া তো সে ওই কাজটাই করছে বা সে এইটা জেনে কাজটা করছে যে সে জানে যে এই কাজটা তারা দেওয়া পসিবল না চ্যানেলটা চ্যানেলটা সে চালাবে তো সেক্ষেত্রে সে কী করছে ইউটিউব থেকে ডিলিট করার ব্যবস্থা করছে ডিলিট করার জন্য সেই ইলিগাল কিছু লাইভ চালাইছে সেই লাইভের কারণে চ্যানেলটা ডিলিট হয়ে গেছে তো আমি এই নিউজটা তোমাদের মাঝে দিচ্ছি বলে যে এই নিউজটা দেওয়ার একটাই মাত্র কারণ হচ্ছে গিয়ে যে এখানে তোমাদের সতর্ক করা বা আমাদের কমিউনিটির কিছু দিক সম্বন্ধে তুলে ধরা তো আমি আশা করি আজকে কি তুলতে পারছি ব্যাপারে নাই সেটা অনেকদিন পর ভিডিও দিচ্ছি জানি না বাট নেক্সট ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তো আজকে ভিডিও পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো